আমরা রাজনৈতিকভাবে আইনগতভাবে এবং সামাজিকভাবে চেষ্টা করছি যে আমরা যে বাহ্য জগতে বসবাস করছি সেখানে শৃঙ্খলা আনতে এবং ভেতরে ভেতরে আমরা বিভ্রান্ত অনিশ্চিত উদ্বিগ্ন এবং দ্বন্দ্বের মধ্যে আছি অভ্যন্তরীণ শৃঙ্খলা না থাকলে সর্বদাই বিপদ থাকবে মানুষের জীবনে তো অর্ডার বলতে আমরা কী বুঝি in the supreme sense the universe has known no disorder পরমর্তে আমরা এই মহাবিশ্বকে জানি এর কোনো গর্বরতা নাই বিশৃঙ্খলা নাই প্রকৃতি যদিও মানুষের জন্য ভীতিকর সবসময় তারপরেও এটি সবসময় সুশৃঙ্খল এটি তখনই বিশৃঙ্খল হয়ে পড়ে মানুষ যখন এতে হস্তক্ষেপ করে সময়ের শুরু থেকে কেবলমাত্র মানুষই মনে হয় যে যিনি ক্রমাগত সংগ্রাম ও দ্বন্দ্বের মধ্যে রয়েছেন মহাবিশ্বের নিজস্ব সময়ের গতিবিধি রয়েছে মানুষ কি সার্বজনীন নিয়ম বুঝতে পারে যখন সে নিজেই জীবনের আদেশ দিয়েছে মানুষ কেন এই বিশৃঙ্খল জীবন গ্রহণ করেছে সহ্য করেছে মানুষ যা স্পর্শ করে তা ক্ষয়প্রাপ্ত হয় দুর্নীতিগ্রস্ত হয় বিভ্রান্ত হয় এটা কেন কেন মানব জাতি প্রকৃতি মেনে চলেনি মেঘ বাতাস নদী নালা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশৃঙ্খলা কী এবং আদেশ কী তা আমাদের অবশ্যই শিখতে হবে বিশৃঙ্খলা মূলত দ্বন্দ্ব আত্মবিরোধ ও প্রকৃতি বিরুদ্ধ কার্যকলাপ অর্ডার হলো এমন এক অবস্থা যেখানে ডিসঅর্ডার কখনোই ছিল না বিশৃঙ্খলা হলো সময়ের বন্ধন সময়ের দাসত্ব সময়ের কাছে ধরা যখন আমরা কোনো আদর্শ অনুসরণ করি ঠিক তখনই বিশৃঙ্খলা শুরু হয় what is the nature and structure of disorder ডিসঅর্ডারের প্রকৃতি ও গঠনই বা কী যেখানে একটি কথা বলা এবং সম্পূর্ণ ভিন্ন কিছু করার জন্য দ্বন্দ্ব রয়েছে সেখানে বিশৃঙ্খলা হতে বাধ্য অতপর সংঘাত বিশৃঙ্খলা দেখা দেয় তখন আমরা আদর্শ বা আমাদের নিজস্ব অনুমান অনুসরণ করি যা আমরা মনে করি আমাদের হওয়া উচিত অর্থাৎ প্রকৃতপক্ষে আমাদের মধ্যে যা ঘটছে তার মধ্যে বিভাজন রয়েছে এবং এটিকে অবহেলা করা এবং একটি ধারণাকে অনুসরণ করা এটি ডিসঅর্ডারের অন্যতম কারণ মনস্তাত্ত্বিক তথাকথিত অভ্যন্তরীণ জীবনে আরেকটি কারণ হল কর্তৃপক্ষের অনুসরণ করা একটি বইয়ের কর্তৃত্ব একজন গুরুর কর্তৃত্ব তথাকথিত আধ্যাত্মিক ব্যক্তিদের কর্তৃত্ব thank you thank you very much for watching my all videos if you like my videos please like share and comment below please subscribe me on getting updated videos thank you